আর আমি বলি বন্ধুরা আমার ডিউটি দিও না ডিউটি আসমানে দাও আবল টেলিস্কোপ ওই দিকে ফেরো কি আসতেছে ওই যে এক্স নেবেরুর কথা বলা হচ্ছে আজকেও দেখলাম সেপ্টেম্বরের তেইশ তারিখে পৃথিবীর কাঁচ দিয়ে ওটা যখন পার হবে একটা মহাদেশ তলিয়ে দিয়ে যাবে পশ্চিম গোলাপদের বড় মিয়া বড় মিয়াদের যে মহাদেশটা একেবারে লন্ডভন্ড করে দিয়ে যাবে অস্তিত্বহীন করে ফেলবে আর বিশ্বের কোনখানে কোনখানে আই লাভ ইউ অপরাধী আছে এগুলির সব মাথার অলরেডি স্ক্যানিং হয়ে গেছে যে ইমাম দাইলামি হাদিস বর্ণনা করেছেন যে তোর দোমিন আকাশের স্টিরয়েড পাথর দিয়ে কোটি কোটি মানুষের মাথা শেষ জমানায় গুঁড়িয়ে দেওয়া হবে যখন লুত আলাইসালামের জাতির মতো যৌন অপরাধ তারা হালাল করে নেবে বৈধ করে নেবে এদের মাথা সই করে আকাশ থেকে পাথর মেরে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আসমানি সিস্টেমে এটা কি কোনো হেয়ারই না কোনো কল্পনার ঘটনা যে লুত আলাহ সাল্লামের জাতি এসব অপরাধে জড়িয়েছিল আর গোটা জাতির একটা একটা শিশু পর্যন্ত আল্লাহ বাঁচতে দেন নাই আকাশের পাথর দিয়া সবাইকে মেরে দিয়েছেন ইতিহাস না এটা এটা তো কোরআন কোরআন বলছে وامطرنا عليهم حجارة من سجيل আমি আকাশের অত্যাধিক উত্তাপে পাথর বানানো কাদা মাটির হাতিয়ার পাথর নিক্ষেপ করেছিলাম তাদের উপরে লুত জাতির উপরে